হিন্দু ধর্মাবলম্বীদের এই নিধন মিশনে দেশের সকল গণমাধ্যমকে সেন্সার করেছে সরকার করেছে যে গ্রেপ্তার হিন্দু ব্যক্তিরা সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে তারা নাকি সরকারকে বিপাকে ফেলতে চায় কি আশ্চর্য ব্যাপার সত্য কথা বললে সত্য কথা লিখলে যদি সরকার বিপদে পড়ে যদি সরকারের ভাবমূর্তি নষ্ট হয় তবে তো এই সরকার মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে সঠিক তথ্য না পেলে গুজব শক্তিশালী হয় এটা চূড়ান্ত বাস্তবতা অথচ সরকার গুজব ছড়ানোর অভিযোগে হিন্দুদেরই উল্টো গ্রেপ্তার করে চলেছে কুমিল্লার নানুয়াদিঘির পূজা মণ্ডপে ইকবাল হোসেন সহ সংঘবদ্ধ মুসলিম সন্ত্রাসীরা হনুমানের কোলে কোরআন রেখে সারা বাংলাদেশে সাম্প্রদায়িক আক্রমণ চালায় ধ্বংস করে শত শত পূজা মণ্ডপ লুটপাট করে হিন্দু ধর্মাবলম্বীদের কয়েক শত কোটি টাকার সম্পত্তি অথচ বাংলাদেশের সরকার উল্টো হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি অন্যায় করছে প্রতিবাদকারীদেরকেই গ্রেপ্তার করে চলেছে অর্থাৎ বাংলাদেশের অমুসলিমদের কোন ঠাসা করার জন্য মৌলবাদী গোষ্ঠী ও এদেশের সরকার উঠে পড়ে লেগেছে এই বিষয়টি একদমই স্পষ্ট গত পনেরোই অক্টোবর থেকে এই ছাব্বিশে অক্টোবর পর্যন্ত ব্ল্যাক ল তথা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে শত শত হিন্দু ধর্মাবলম্বীকে এবং গ্রেপ্তার পরবর্তীতে সেসব ঘটনাকে সেন্সার করেছে সরকার যাদের নিয়ে মাতামাতি হয়েছে মানে যাদের পরিবারের সদস্যরা তাদের খোঁজ নিয়েছে বিভিন্ন গণমাধ্যমের কাছে খোঁজ নিয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের খবর জানতে চেয়ে স্ট্যাটাস দিয়েছেন সেই সকল ব্যক্তিদেরকেই কিন্তু সংবাদ মাধ্যমে শিরোনাম হতে দেখেছি অর্থাৎ তাদের গ্রেপ্তারের খবর বাংলাদেশের কিছু গণমাধ্যমে এসেছে কিন্তু সেই সংখ্যাটা দশ পার্সেন্টেরও কম চলুন গণমাধ্যমে এসেছে এমন সদ্য গ্রেপ্তার হওয়া বারো জন ব্যক্তির পরিচয় অন্ততপক্ষে দেখে নেওয়া যাক গত পনেরোই অক্টোবর বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে প্রান্ত সামাদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ অথচ পনেরো বছর বয়সী এই কিশোরকে একজন প্রাপ্তবয়স্ক দেখানো হয়েছে একই দিন অর্থাৎ পনেরোই অক্টোবর নরসিংদীর পলাশ থেকে ২০ বছর বয়সী হৃদয় সরকারকে গ্রেপ্তার করা হয় ষোলোই অক্টোবর বরিশালের গৌরনদী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় মহানন্দ বৌদ্ধ নামের এই ব্যক্তিকে আঠারোই অক্টোবর মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় ২০ বছর বয়সী জয় মণ্ডলকে আবার আঠারোই অক্টোবর রংপুরের পীরগঞ্জ থেকেও পরিতোষ হালদারকে গ্রেপ্তার করা হয় প্রথমে তার বয়স ১৩ বছর বললেও পরে পুলিশ তাকে রাতারাতি ১৯ বছর বয়সী যুবক বানিয়ে দেয় কুড়ি অক্টোবর বা বিশে অক্টোবর ঢাকায় গ্রেপ্তার করা হয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যাপক রুমা সরকারকে তিনি জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত একজন শিক্ষক একুশে অক্টোবর কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় নরেশ কুমার দাস ও রিপন দাসকে বাইশে অক্টোবর খুলনার দাকুপ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় বিয়াল্লিশ বছর বয়সী এই বিষ্ণু ঢালিকে ওই দিন অর্থাৎ বাইশে অক্টোবর সুনামগঞ্জের সাল্লা থেকে অসিত বরণ দাসকে গ্রেপ্তার করা হয় একই দিন অর্থাৎ বাইশে অক্টোবর যশোর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাতাশ বছর বয়সী এই শোভন কুমার দাসকে গ্রেপ্তার করা হয় এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যেগুলোকে ব্ল্যাক আউট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে যাদের গ্রেপ্তারের তথ্য বা অভিযোগ এযাবৎ তুলে ধরা হয়েছে সেগুলো বেশ হাস্যকরও বটে পূর্বে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে ঢালাওভাবে কিছু অভিযোগ তোলা হয়েছে যেমন তারা গুজব ছড়িয়েছে তারা মিথ্যা স্ট্যাটাস দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে তারা মুসলমানদের উস্কানি দিচ্ছে তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায় এসব কথা তাদের বিরুদ্ধে বলেছে পুলিশ নির্লজ্জভাবে মিডিয়ার সামনে কিন্তু আমরা দেখতে পেলাম এই হামলা তো শুরুই হলো কুমিল্লার নানুয়ার দিঘির পারে মুসলিম ধর্মান্ধ কর্তৃক গুজব ছড়ানোর মাধ্যমে তাছাড়া এসব গুজব বিস্তরে অর্থাৎ এই গুজবগুলো বড় আকারে ছড়ানোর ক্ষেত্রে সরকারের দায় আছে কি আমরা যদি একটু পেছনের দিকে তাকাই ঘটনা প্রবাহ দেখি তাহলে সেই বিষয়গুলো স্পষ্ট হয় যেমন সাধারণ মানুষ তথ্য কোথা থেকে পাবে বন্ধুরা একটু ভেবে দেখেছেন কি সঠিক তথ্য না পেলে গুজব শক্তিশালী হয় এটা চূড়ান্ত বাস্তবতা অথচ সরকার গুজব ছড়ানোর অভিযোগে হিন্দুদেরই উল্টো গ্রেপ্তার করে চলেছে এই গ্রেপ্তার ব্যক্তিদের পোস্ট আমি নিজে বহুভাবে বহুবার খুঁজে দেখেছি সেখানে তারা মিথ্যাচার তো করেনি বরং তারা যা কিছু লিখেছেন সেসব সত্য বলে আমার কাছে মনে হয়েছে অর্থাৎ যা বলেছেন বা লিখেছেন তা সত্য এবং বাস্তব এবং তাদের সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই তারা এসব করেছেন সরকার গ্রেপ্তার ব্যক্তিদের বেলায় বলেছে মুসলিমদের উস্কানি দিয়েছে এই যে অভিযোগটি একটু আগে উল্লেখ করলাম এই অভিযোগটি কতখানি সত্য এই হিন্দু ব্যক্তিরা আসলে গুজব ছড়িয়েছে কিনা সেটা বাস্তবতা বিশ্লেষণ করলে এই অভিযোগটি তোপে মোটেও টেকে না কারণ সবগুলো মণ্ডপ মন্দিরে বিনা উস্কানিতেই কিন্তু মুসলিম ধর্মান্ধরা হামলা চালিয়েছে এটি আমাদের কাছে দিনের আলোর মতো স্পষ্ট এবং বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই সত্য ঘটনাকে অস্বীকার করবেন না আর শেষ অভিযোগ যেটি করেছে যে গ্রেপ্তার হিন্দু ব্যক্তিরা সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে তারা নাকি সরকারকে বিপাকে ফেলতে চায় কি আশ্চর্য ব্যাপার সত্য কথা বললে সত্য কথা লিখলে যদি সরকার বিপদে পড়ে যদি সরকারের ভাবমূর্তি নষ্ট হয় তবে তো এই সরকার মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে মিথ্যার উপর দাঁড়িয়ে সত্য বলা ব্যক্তিদের যদি তারা নিধন করতে চায় তা যদি তাদের ধরে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাতে চায় যদি তাদের পিঠ পেটাতে চায় যদি তাদের জেলে পুড়ে দিতে চায় তাহলে সরকার কি মেসেজ আমাদের দিতে চায় সেটি কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝে যাচ্ছি সরকারের বক্তব্য তোমরা মার খাও তোমাদের ঘর ভারী ধ্বংস হোক কিন্তু তোমাদের মুখ বন্ধ রাখতে হবে তোমরা যদি প্রতিবাদ করতে যাও তবেই তোমাদের বিভিন্ন আইনের অপপ্রয়োগের মাধ্যমে তোমাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে তোমাদের জেলে পুরে দেওয়া হবে তোমাদের পরিবার পরিজনকে ভয়ভীতির মধ্যে রাখা হবে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বিএনপি জামায়াত শিবির মোল্লা গোষ্ঠী নুরুল হক নুরু নামের যে গং আছে তারা একত্রিত হয়ে হিন্দু খেদাও মিশন বাস্তবায়ন করে চলেছে আমার এই কথাটি আপনাদের কাছে অবাক লাগতে পারে কিন্তু আমি বাস্তবতা প্রমাণ সমেত আপনাদের সামনে তুলে ধরছি ওরা সব একে অপরের ভাইরা ভাই হিসেবে নিজেদের প্রমাণ করতে চাইছে এবং বাংলাদেশের হিন্দু বৌদ্ধরা হচ্ছে আবারও অবাক হচ্ছেন চলুন আমি আপনাদের তথ্য এবং প্রমাণ দেখিয়ে চলছি ভিডিওতে যে ব্যক্তিকে দুর্গা প্রতিমা ভাঙচুর করতে আপনারা দেখছেন তার নাম শুভ পাটোয়ারি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের সূত্রধর বাড়ির প্রতিমা ভাঙচুর করছে ছাত্রলীগের এই নেতা এবং তার গং মিলেমিশে একত্রিত হয়ে কতখানি ভয়াবহ ও বেপরোয়া সন্ত্রাসী হলেই এমনটা করা যায় বন্ধুরা একটু ভেবে দেখবেন সে এক হাতে প্রতিমা ভাঙছে এবং অন্য হাত দিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে যাচ্ছে যেন তার এই কাজে অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ মুসলমান ধর্মান্ধরা হিন্দু খেদা যজ্ঞে অংশগ্রহণ করে অথচ এদের বেলায় ডিজিটাল নিরাপত্তা আইন ঘুমিয়ে থাকে চলুন তার ফেসবুক প্রোফাইল থেকে আমরা তার সম্পর্কে বিস্তারিত জেনে আসি আমার প্রিয় বন্ধুরা রাজারগাঁও মুকুন্দসার সূত্রধারের বাড়িতে পূজা মণ্ডপে যে হামলা চালিয়েছে এই সেই শুভ পাটোয়ারি সে শুধু হামলাই চালায়নি সে নিজে এটি ভিডিও ধারণ করেছে সেই ভিডিও ধারণটি যে করেছে এবং সামাজিক মাধ্যমে যে আপলোড করেছে সেটি আমরা বহু জায়গায় যাবৎ দেখতে পেয়েছি তার এই ব্লু টি শার্ট এবং ব্লু টি শার্টে থাকা একটি লোগো সমৃদ্ধতে যে চেহারা তার দেখা যাচ্ছে তার চুল তার চোখ তার মুখের দাড়ি এই দেখুন সেই প্রোফাইলটি এবং সে কিন্তু পালিয়ে নেই সে ছাত্রলীগের রাজনীতি করে বলে তার সাত খুন মাফ সেটি আমি আপনাদের প্রমাণ হিসেবে দেখাচ্ছি এই সেই শুভ পাটোয়ারি যার অ্যাড্রেস দেয়া আছে চাঁদপুর চিটাগং বাংলাদেশ নোয়াগাঁও হাই স্কুল থেকে সে পড়াশোনা করেছে নোয়াগাঁও হাই স্কুল থেকে সে পড়াশোনা করেছে তার প্রোফাইলে সেটি লিখে রেখেছে এবং সে মুন্সিরহাট ডিগ্রি কলেজে এখন পড়াশোনা করছে তো এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন একুশে ফেব্রুয়ারি সেটি শপথ জানাচ্ছে যে কারুর সম্প্রীতিতে নষ্ট করবে না এই সেই বহু কিছু বলেছে চলুন আমরা সেই ছবি থেকে তার তার আপলোড করা ছবি থেকে আমরা তার এই যে হামলা চলা অবস্থায় যে ভিডিওটি ব্লু টি শার্ট পরা এবং সেই টি শার্টে একটি লোগো রয়েছে সেই ছবিটি আমরা দেখব হামলাকারী যে এই ব্যক্তি সেটি এখান থেকে একদম স্পষ্টভাবে প্রমাণ হবে দেখুন দেখতে পাচ্ছেন এই সেই লোগো এবং এই লোগো দুই লোগোটির পার্থক্য আরও বিস্তারিতভাবে আমি আপনাদের দেখাচ্ছি আর ঝকঝকে ছবি অবশ্যই আছে সে এতটাই বেপরোয়া যে এই এই টি শার্ট পরা অবস্থায়ও কিন্তু সে ছবি সরায়নি এবং সে কোনো কিছুই কেয়ার করেনি আমরা স্পষ্টভাবে এটি দেখতে চাই দেখুন তো দেখা যায় চেনা যায় টি শার্টটি বন্ধুরা এখান থেকে স্পষ্ট হলেন যে এই ব্যক্তি সেই ব্যক্তি এবার চলুন তার রাজনৈতিক পরিচয় আমরা দেখে নেব সে দুদিন আগে কিন্তু আল্লাহ আকবর বলে একটি ভিডিও আপলোড করেছে মক্কার যখন সেই ভিডিওটি কিন্তু সানডে চব্বিশ অক্টোবর সে আপলোড করেছে অর্থাৎ সে ধরা ছোঁয়ার বাইরে যেহেতু সে ছাত্রলীগের নেতা এবং দেখুন এই শেখ হাসিনার ভিডিও আপলোড করছে এবং দলীয় যে কার্যক্রম সেগুলো সে অব্যাহত রাখছে এবং সে দেখুন উনিশে অক্টোবর আলহামদুলিল্লাহ আজ বারোই রবিউল আউয়াল ইসলামিক যে তার দর্শন সেই দর্শনগত জায়গাগুলো সে স্পষ্ট করছে বিভিন্ন দলীয় রাজনীতি অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে সে সম্পৃক্ত আছে সেটি স্পষ্ট করছে এবং চোদ্দ অক্টোবর দেখা যাচ্ছে ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আমার নাহি নাহি ভয় এটি সে আপলোড করেছে এর একদিন আগে অর্থাৎ তেরো অক্টোবর কিন্তু সে এই মুকুন্দ সার সূত্রধরের বাড়ির পূজা মণ্ডপে হামলা করেছে ভাঙচুর করেছে সেটি ভিডিও রেকর্ড করেছে এর নিচে গেলে আপনারা দেখতে পাবেন সে গান গাইছে আবার শেখ হাসিনার ভিডিও আপলোড করছে শেখ হাসিনাকে কতটা ভালোবাসে সেটি দেখাচ্ছে তার অন্যান্য বন্ধু বান্ধবের সাথে তার ছবি এরা সবাই তার সহযোগী এরা একসাথে ওখানে হামলা চালিয়েছে কিন্তু তারা প্রকাশ্যে ফেসবুক স্ট্যাটাস দিয়ে যাচ্ছে পোস্ট করে যাচ্ছে তাদের ধরার কেউ নেই যেহেতু তারা আওয়ামী লীগ করে দেখুন সে অভিনন্দন জানাচ্ছে কাকে জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন প্রধান নবনির্বাচিত সভাপতি মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ দেখতে পাচ্ছেন মতলবের দক্ষিণ আওয়ামী লীগের ইনি নির্বাচিত হয়েছেন বলে অভিনন্দন জানাচ্ছে অর্থাৎ সে কার প্ররোচনায় কাদের ছত্রছায়া থেকে এই সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করলো এবং পুলিশ ধরল না সেটি কিন্তু আমরা স্পষ্ট হয়ে গেলাম আমার প্রিয় বন্ধুরা এরকম শত শত আওয়ামী লীগ নেতাকর্মীকে সাম্প্রতিককালে আমরা দেশ জুড়ে দেখেছি এই হামলা ভাঙচুর লুটপাটের সাথে জড়িত থাকতে এবার চলুন বিএনপির অবস্থা দেখে নেওয়া যাক বিএনপি বলছে আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ বলছে বিএনপি করছে আসলে যে উভয় পক্ষই করছে সেটির প্রমাণ কিন্তু এই সকল ঘটনা এই ব্যক্তির নাম মঈনুদ্দিন আহমেদ বাবু সে কুমিল্লার নানুয়ার দিঘির ওই পূজা মণ্ডপে ভাঙচুর চলাকালীন অবস্থায় কিন্তু অন্যতম নেতৃত্বদানকারী ব্যক্তি ছিল সে কুমিল্লার সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পিএস এবং সেই পিএস হিসেবেই পুরো এলাকাতেই পরিচিত এটি দিনের আলোর মতো পরিষ্কার বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এই সাক্কু নিজেও তেরো অক্টোবর সকালে ওই মণ্ডপ ভাঙচুরের সময় ঘটনাস্থলে ছিল এবং প্রকাশ্যে বা গোপনে নেতৃত্ব দিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী এবং সেটি এই নিউজ পোর্টালে বিস্তারিত উল্লেখ আছে হামলার সময় পুলিশ এই বাবুকে যদিও গ্রেপ্তার করেছিল কিন্তু মেয়র তার পিএস পরিচয় দিয়ে এই বাবুকে ছাড়িয়ে নিয়ে যায় তাহলে এটি থেকে আমরা কি বুঝতে পারছি বিএনপির অবস্থান কি সেটি কিন্তু আমাদের কাছে একটি মেসেজ দিচ্ছে চলমান হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় জামাতের সম্পৃক্ততা কিন্তু উল্লেখযোগ্য বন্ধুরা চাঁদপুরের হাজিগঞ্জে গত তেরোই অক্টোবর পূজা মণ্ডপে হামলার নেতৃত্বে ছিল উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান জামায়াত নেতা কামাল উদ্দিন আব্বাসি বুঝতে পারছেন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর ইতিমধ্যে সে কিন্তু এই ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গাজীপুর মহানগরের কাশিমপুর বাজার এলাকায় তিন মন্দির ভাঙচুরের সাথে কিন্তু বা সেই ভাঙচুরের নেতৃত্বে ছিল মহানগরের কোনাবাড়ি ইউনিটের জামায়াতের সভাপতি রবিউল ও শিবিরের অপর দুই কর্মী ইতিমধ্যে এক শিবির কর্মী আদালতে এই ঘটনার দায় স্বীকার করে ওয়ান সিক্সটি ফোর অর্থাৎ একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে চট্টগ্রামের হাটহাজারি থানার হাটহাজারির ব্যাপারে আপনারা জানেন হেফাজতের হেডকোয়ার্টার সেই হাটহাজারি থানার মন্দির ভাঙচুর ও সহিংসতার ঘটনায় জড়িত ছিল মোহাম্মদ কফিল উদ্দিন লতিফি সে মিরসরাই সদর ইউনিয়নের জামায়াতে ইসলামের সাবেক আমির এবং নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার বেশ কয়েকজনের সাথে জামাত শিবির নেতাকর্মীর জড়িত থাকার বেশ কয়েকটি অভিযোগ আছে এর মধ্যে সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিটের সাবেক ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা হারুন আর রশিদ ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তাহলে জামাতের এই অবস্থান সম্পর্কে আপনারা স্পষ্ট মেসেজ পেলেন বলে আমি মনে করি বর্তমান বাংলাদেশের প্রো ইসলামিস্টদের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদ সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং তাদের বহু নেতাকর্মীকে এ যাবৎ এই সাম্প্রদায়িক হামলার সাথে যুক্ত থাকার খবর আপনারা দেখেছেন এবং এই ছবিগুলো থেকে সেগুলো স্পষ্ট হচ্ছেন তাদের মধ্যে অনেক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে কিন্তু তারেক রহমান নামের এই ব্যক্তিকে কেন গ্রেপ্তার করা হলো না এই ব্যক্তির উগ্র বক্তব্যগুলো আপনারা অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন কিন্তু আগে হোক বা পরে হোক হিন্দু ধর্মাবলম্বী এবং তাদের ধর্মীয় পুস্তক সম্পর্কে কি জঘন্যভাবে সে বক্তব্য দিয়েছে বাংলাদেশের এই ছাত্র সংগঠন বা যুব সংগঠন অর্থাৎ ছাত্র অধিকার পরিষদ বা বর্তমান এই যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এই তারেক চলুন তার বক্তব্যটি আমরা দেখে নিই নিজেদের কোন নৈতিকতা নাই নিজেদের কোনো এথিক্যাল পয়েন্ট নাই এদের ইতিহাস ঐতিহ্যে বিভিন্ন যে ধর্মগ্রন্থগুলো রয়েছে এগুলো এ ওর সঙ্গে লাগায় ও ওর সঙ্গে লাগায় এগুলো করতে করতে ধর্মগ্রন্থতে ভরা ধর্মগ্রন্থ নয় যেন চটি গ্রন্থ এগুলো ধর্মগ্রন্থ নয় জেনোচ্চটি গ্রন্থ এগুলো ধর্মগ্রন্থ নয় জেনোচ্চটি গ্রন্থ এগুলো বন্ধুরা এই ভয়াবহ ব্যক্তিটিকে কিন্তু এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তাহলে কে বা কারা এই সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় সেটি কিন্তু আমাদের কাছে স্পষ্ট এবার হেফাজতের ব্যাপারে অল্প কিছু উল্লেখ করি হেফাজত হেফাজতনারা মানে মামুনুল হক ওয়াজ মাহফিলে বিভিন্নভাবে বহুবার হিন্দু ধর্মাবলম্বীদের গালাগালি করেছে সেই বিষয়ে আপনারা অবগত আছেন তার একটি ক্লিপ দেখাবো যে হিন্দু ধর্মাবলম্বীদের বাংলাদেশ থেকে চলে যাওয়ার হুমকি ধমকি দিয়েছে এবং তখন কিন্তু সরকার এই সন্ত্রাসীকে ছাড় দিয়েছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশানে যায়নি কিন্তু যখন এই হেফাজত নানা মামুনুল হক বঙ্গবন্ধুর টুটিতে চেপে ধরেছে এক প্রকার প্রতীকী টুটি চেপে ধরা বুঝতে পারছেন সেই ঘটনার পর কিন্তু মামুনুলকে গ্রেপ্তার করেছে সরকার এর আগব্দি যত ধরনের উস্কানি সে দিয়েছে সেগুলো সরকার মৌন সমর্থন দিয়েছে অর্থাৎ নিরবতা সম্মতির লক্ষণ তার এই বক্তব্যের সাথে সরকারের সম্মতি ছিল পরিষ্কার আমাদের কথা আমরা কথা বলবো ভালো না লাগলে সীমান্ত খোলা আছে এই দেশ যাদের ভালো লাগে না এদেশের ইসলাম যাদের কাছে ভালো লাগে না এদেশের হাজার বছরের ঐতিহ্য যাদের কাছে ভালো লাগে না এদেশের সাড়ে তিন লক্ষ মসজিদের মিম্বার থেকে সকাল সন্ধ্যার আল্লাহ একবারের ধ্বনি যাদের পছন্দ হয় না বাংলাদেশের মাটি তোমাদেরকে বরদাস্ত করবার জন্য প্রস্তুত না তাহলে বন্ধুরা আমরা বুঝলাম রসুনের কোয়ার মতো রাজনৈতিক দলগুলো সব এক বিন্দুতে মিলিত আছে বাংলাদেশ থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সহ সকল অমুসলিমকে তাড়াতে তারা বদ্ধপরিকর তারা এই কাজে একে অন্যের সাথে কম্পিটিশন করে কে কার চেয়ে কত বেশি হিন্দু তারাও মিশনে জড়িত থাকতে পারছে সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশের রাজনীতিবিদ সাবাস আমার এই স্বাধীন রাষ্ট্র সবাই ভালো থাকুন